আসসালামু আলাইকুম আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি Norin Fatema smart stock smart Bangladesh এ প্রতিপাদ্যে চকরিয়া ও পেকুয়ায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা বসেছে আজ সকালে দুই উপজেলায় প্রাণী সম্পদ কার্যালয় মাঠে এ প্রদর্শনী মেলা শুরু হয় চকরিয়া প্রদর্শনী মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পেকুয়ার সংসদ সদস্য জাফর আলম অপরদিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে মেলা বসে এই মেলায়ও প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জাফর আলম এছাড়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু ও ভাইস চেয়ারম্যান আজিজুল হক বিশেষ অতিথি ছিলেন মেলায় গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগি সহ নানান প্রাণীর স্টল বসেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ চলছে সমিতির জেলা সদর ও চকরিয়া আইনজীবী সমিতির ভবন ভোট কেন্দ্রে সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হবে নির্বাচনে সতেরোটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের চৌত্রিশ প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোহাম্মদ বাকের জানিয়েছেন এবার নির্বাচনে মোট ভোটার আটশো চুয়ান্ন জন এর মধ্যে জেলা আইনজীবী সমিতি ভবন কেন্দ্রে ভোটার সাতশো ছিয়াশি জন এবং চকরিয়া ও কুতুবদিয়া আদালতের আইনজীবীদের জন্য স্থাপিত চকরিয়া উপজেলা চৌকির কেন্দ্রে ভোটার রয়েছে আটষট্টি জন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হতদরিদ্র উপকারভোগীদের মাঝে ভিজিডির চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে আজ দুপুরে ইউপি চেয়ারম্যান নূর হোসেনের সভাপতিতে উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম ইউপি সদস্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন প্রতিজন উপকার ভোগীকে তিরিশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে ইউনিয়নের নয় ওয়ার্ডে ছয় হাজার উপকার ভোগী এ সহায়তা পাবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান নূর হোসেন চকরিয়ার দুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে আজ শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাফর আলম এই সময় সাফারি পার্কের প্রকল্প পরিচালক এবং চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উনিশশো সালে প্রায় দুই একর জমির উপর দেশের প্রথম সাফারি পার্ক গড়ে তোলা বলা হয় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা ষোলো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার